আসসালামু আলাইকুম আহলান ওয়া সাহলান ওয়া মারহাবেন বিকুম আশা করি সবাই ভালো আছেন আজ আবার অনেকগুলি প্রয়োজনীয় আরবি ভকেবলারি নিয়ে এলাম আপনাদের জন্য যারা আরব দেশে নতুন এবং যারা আরব দেশে আসতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলি খুবই হেল্পফুল হবে বলতে চাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইব করেননি নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল অন করে দিন এবং একটি লাইক দিয়ে উৎসাহিত করুন তাহলে চলুন শুরু করি খেজুর আরবিতে তামুর খেজুর আরবিতে তামুর ইংলিশ ডেটস আটাকে বলা হয় দেগিক দেগিক অথবা তাহিন দেগিক অথবা তাহিন অর্থ আটা ইংলিশ ফ্লাওয়ার লবণকে বলা হয় মিলাহা মিলহা ইংলিশ সল্ট খেজুর তামুর ইংলিশ ডেটস আটা দেগিক অথবা তাহিন লবণ মিলহা ইংলিশ সল্ট নেক্সট শাকসবজিকে বলা হয় ক্ষুদ্রাওয়াত ক্ষুদ্রাওয়াত অর্থ শাকসবজি ইংলিশ ভেজিটেবল ফলমূলকে বলা হয় ফৌকা ফল ফল ফ্রুটকে বলা হয় ফৌকা ইংলিশ ফ্রুটস সালাদকে বলা হয় সালাতা সালাতা ইংলিশ সালাতা গরম আরবিতে হার গরম হার ইংলিশ হট গরমকে বলা হয় হার ইংলিশ হট শীত ঠান্ডা আরবিতে বারিদ শীত অথবা ঠান্ডাকে বলা হয় বারিদ ইংলিশ কোল্ড বৃষ্টি আরবিতে মাতর ইংলিশ রেইন ইংলিশ রেইন ধারালোকে বলা হয় হামি অথবা হামিয়া হামি অথবা হামিয়া ইংলিশ সার্ফ আগুনকে বলা হয় নার আগুন নার ইংলিশ ফায়ার সুরি আরবিতে সিক্কিন সুরি আরবিতে সিক্কিন ইংলিশ নাইফ ধারালো হামি অথবা হামিয়া আগুন নার সুরি সিক্কিন উপরের শব্দটির অর্থ হচ্ছে ফোগ ফোগ অর্থ উপর ইংলিশ আফ ইংলিশ আফ তাহাত অর্থ নিচে তাহাত অর্থ নিচে ইংলিশ আন্ডার ইংলিশ আন্ডার পাশে হচ্ছে জেম্বু ইংলিশ সাইড ফোগ উপর তাহাত নিচে পাশে জেম্বু নেক্সট বাহিরে হচ্ছে বাররা বাহির বাররা ইংলিশ আউট পিছনে হচ্ছে অরা পিছনে আরবিতে অরা ইংলিশ ব্যাক আর ভিতরে অর্থ দাখেল অথবা জোয়া ইংলিশ ইন দাখেল অথবা জোয়া ইংলিশ ইন বাহিরে বাররা ইংলিশ আউট পেছনে অরা ইংলিশ ব্যাক ভিতরে দাখেল অথবা জোয়া ইংলিশ ইন সামনে গিদ্দাম ইংলিশ ফ্রন্ট সামনে গিদ্দাম ইংলিশ ফ্রন্ট বামে বলা হয় এহসার বামে আরবিতে এসার ইংলিশ লেফট ডাইনে ইয়ামিন ইংলিশ রাইট রো গিদ্দাম সামনে যাও রো এসার বামে যাও রো ইয়ামিন ডানে যাও সোজা আরবিতে সিদা সোজা আরবিতে সিদা ইংলিশ স্টেট হাঁটাকে বলা হয় এমসি হাঁটা এমসি ইংলিশ ওয়াক হাঁটা এমসি ইংলিশ ওয়াক চলো ইয়াল্লাহ চলো আরবিতে ইয়াল্লাহ ইংলিশ লেটস গো সোজা সিদা হাঁটা এমসি চলো ইয়াল্লাহ বাঁকা আরবিতে মাউজ বাঁকা আরবিতে মাউজ গভীর আরবিতে বলা হয় আমিগ গভীর আমিগ ইংলিশ ডিপ সুন্দর হেলুয়া ইংলিশ জামিল সুন্দর হেলুয়া অথবা জামিল ইংলিশ নাইস বাঁকা মাউজ গভীর আমিক সুন্দর হেলুয়া সুদর্শনকে বলা হয় জামিল জামিল পুরুষ হলে বলবে জামিল আর মহিলা হলে বলবে জামিলা ইংলিশ নাইস অর বিউটিফুল মিঠাকে বলা হয় হালুয়া ইংলিশ সুইট হালুয়া ইংলিশ সুইট তেঁতো আরবিতে মোর মোর ইংলিশ বিটার সুদর্শন জামিল মিটা হেলুয়া তেঁতো মোর টক আরবিতে হামেদ টক হামেদ ইংলিশ সোর মধুকে বলা হয় আসাল আসাল মধুকে বলা হয় আসাল ইংলিশ হানি মধু আরবিতে আসাল ইংলিশ হানি চিনি সুক্কার ইংলিশ সুগার টক হামেদ মধু আসাল রুটিকে বলা হয় খোবস খুবস অর্থ রুটি ইংলিশ ব্রেড বিস্কুটকে বলা হয় বিস্কুট বিস্কুট ইংলিশ বিস্কুট চকলেটকে বলা হয় শুকলাতা শুকলাতা অর্থ চক ধান গম কাটার যে কাশি তাকে বলা হয় মহাস মহাস অর্থ কাশি ঝাড়ু আরবিতে মুকনেসা অথবা মিকনেসা ইংলিশ ব্রুম আর প্যারাককে বলা হয় মিসমার মিসমার যে কোনো ধরনের লোহাকেই মিসমার বলা হয় English nail English nail pipe আরবিতে লেই অথবা মাসুরা পাইপকে আরবিতে লেই অথবা মাসুরা বলে আবার বাইপও বলে বাইপ বললেও পাইপকে বোঝায় ইংলিশ পাইপ কাঠকে বলে খাসাব ইংলিশ উড স্ক্রুড্রাইভারকে বলে মাফাক ইংলিশ স্ক্রুড্রাইভার গাছ হচ্ছে সজার গাছকে বলা হয় সজার ইংলিশ ট্রি পাথরকে বলা হয় হাজর ইংলিশ স্টোন পাথর হচ্ছে হাজর ইংলিশ স্টোন মাটিকে বলা হয় তোরাব তোরাব অর্থ মাটি ইংলিশ সয়েল গাছ সজার পাথর হাজর মাটি তোরাব বালিকে বলা হয় রমেল রমেল ইংলিশ স্যান্ড কাদামাটিকে বলা হয় তিন ইংলিশ মাঠ কাদামাটি তিন ইংলিশ মাঠ আর ধুলাবালিকে বলা হয় গোব্বার ধুলাবালিকে বলা হয় গোব্বার ইংলিশ ডাস্ট বালি রমাল কাদামাটি তিন ধুলাবালি গোব্বার চুনকে বলা হয় নুরাহ নুরা অর্থ চুন আর বিল্ডিংকে বলা হয় ইমারা ইমারা বিল্ডিংকে বলা হয় ইমারা ইংলিশ বিল্ডিং দেওয়ালকে বলা হয় জিদার ইংলিশ ওয়াল চুন নুরা ইংলিশ লাইম বিল্ডিং ইমারা বিল্ডিং দেওয়াল জিদার ইংলিশ ওয়াল পেট্রোলকে বলা হয় বেঞ্জিন পেট্রোল আরবিতে বেঞ্জিন ইংলিশ পেট্রোল তেলকে বলা হয় জেত জেত ইংলিশ ওয়েল বোতলকে বলা হয় গারুরা গারুরা ইংলিশ বোতল পেট্রোল বেঞ্জেল তেল জেত বোতল গারুরা বোতল গারুরা বালতিকে বলা হয় সতল বালতিকে বলা হয় সতল ইংলিশ বাকেট আর জামা কাপড় বা কাপড় চোপড়কে বলা হয় মালাবিস মালাবিস ইংলিশ ক্লোথ টুপিকে বলা হয় তাগিয়া ইংলিশ ক্যাপ বালতি সতল জামাকাপড় মালাবিস টুপি তাগিয়া টুপি তাগিয়া ইংলিশ ক্যাপ জুতাকে বলা হয় জেজমা জুসা জেজমা ইংলিশ বুটস স্যান্ডেলকে বলা হয় হাদিয়ান হাদিয়ান ইংলিশ স্যান্ডেল মোজাকে বলা হয় সর্ব ইংলিশ শোকস জানালাকে বলা হয় সোব্বাক সোব্বাক অর্থ জানালা ইংলিশ উইন্ডো আবার জানালাকে নাফিজা বলা হয় আর লাইটকে বলা হয় ল্যাম্বা ল্যাম্বা অর্থ লাইট ইংলিশ লাইট অথবা বাল্ব খাটকে বলা হয় শরীর খাট শরীর ইংলিশ বেড অথবা কট বেড অথবা কট বিছানার চাদরকে বলা হয় সরসাফ সরসাফ অর্থ বিছানার চাদর ইংলিশ বেডশিট লেপকে বলা হয় লাহাফ লেপ লাহাফ কম্বলকে বলা হয় বাত্তানিয়া ইংলিশ ব্লাঙ্কেট কম্বল বাত্তানিয়া বিছানার চাদর সরসাপ লেপ লাহাফ কম্বল বাত্তেনিয়া ইংলিশ ব্ল্যাঙ্কেট রাখা আরবিতে হত্যু অথবা খাল্লি হত্যু অথবা খাল্লি অর্থ রাখা লাগানো হচ্ছে রাক্কিব ভুলে যাওয়াকে বলা হয় ইনসা অথবা নাসিয়া রাখা হত্যু অথবা খাল্লি লাগানো রাক্কিব ভুলে যাওয়া ইনসা অথবা নাসিয়া ইনসা অথবা নাসিয়া ইংলিশ ফরগেট রাখা অর্থ খাল্লি নামানো নাজ্জেল নামানো নাজ্জেল আর নামও বললে ইঞ্জেল যদি বলো গাড়ি থেকে নামো তাহলে বলবে ইঞ্জেল আর কোনো কিছু নামানোর ক্ষেত্রে নাজ্জেল নাজ্জেল নি হিনা আমাকে এখানে নামাই দাও ওঠো আরবিতে এতলা এতলা বলতে বোঝায় বিমান উড্ডয়ন করা আর এরকাব অর্থ গাড়িতে ওঠা এরকাব সাইয়ারা আর গুম অর্থ ওঠো গুম অর্থ ঘুম থেকে ওঠা গুম ওঠানো এর আরবি হবে এরফা এরফা অর্থ উঠানো ইংলিশ লিফট ওপরে উঠানো এর আরবি হবে এরফা ফোগ এরফা ফোগ ফোগ অর্থ উপরে লোড করাকে বলা হয় হাম্মেল অথবা আব্বি লোড করা হাম্মেল অথবা আব্বি ইংলিশ লোড উঠানো এরফা উপরে উঠানো এরফা ফোগ লোড করা হাম্মেল খালিকে বলা হয় ফাদি ফাদি অর্থ খালি ইংলিশ এমটি ইয়া সাদিক ইনতে ফাদি হে বন্ধু তুমি কি খালি আছো খালি করাকে বলা হয় ফাদ্দি ফাদ্দি অর্থ খালি করা আর শুয়ে থাকে বলা হয় শুয়ে থাকাকে বলা হয় রগেদ রগেদ অর্থ শুয়ে থাকা রগেদ ঘুমকে বলা হয় নোম নোম অর্থ ঘুম নোম অর্থ ঘুম ইংলিশ স্লিপ ঘুম থেকে ওঠা এস হা মিন নোম এস হা মিন নোম অর্থ ঘুম থেকে ওঠা টুথপেস্টকে বলা হয় মাজুন ইসনাইন মাজুন ইসনাইন অর্থ পেস্ট ইংলিশ মাজুন টুথব্রাশকে বলা হয় ফর্সা স্নাইন ফর্সা স্নাইন তোয়ালেকে বলা হয় মিনসাফা মিনসাফা অর্থাৎ তোয়ালে সাবানকে বলা হয় সাবুন সাবুন টুথপেস্ট টুথব্রাশকে বলা হয় ফর্সা স্নান ফর্সা স্নান তোয়ালেকে বলা হয় মিনসাফা সাবানকে বলা হয় সাবুন সাবান সাবুন ইংলিশ শোভ ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাতু